তুমি কি আসছো are you coming are you coming হ্যাঁ আমি আসছি yes I am coming yes I am coming তুমি কি যাচ্ছ are you going are you going হ্যাঁ আমি যাচ্ছি yes I am going yes I am going তুমি কি তৈরি are you ready are you ready আমি ready yes I am yes I am তুমি কি অবিবাহিত are you single are you single হ্যাঁ আমি বা হ্যাঁ আমি অবিবাহিত yes I am yes I am আর অবিবাহিত না হলে বলুন না আমি নই no I am not no I am not তুমি কি ওখানে Are you there. Are you there. Hey, I'm amake bolo. Yes, tell me. Yes, tell me. Do Tumi ki klanto? Are you tired. I'm tired. Na, ami noi. No, I am not. No, I am not. Kon samaye tumi ashbe? At what time will you come? আমার টাইম সন্ধ্যা ছটা নাগাদ around six PM around six PM আপনি কি খাবারটি পছন্দ করেছেন did you like the food did you like the food আমি এই ধরনের খাবার পছন্দ করি না I don't like this kind of food I don't like this kind of food তুমি কি সিনেমাটি পছন্দ করেছো Did you like the movie? Did you like the movie? হ্যাঁ একেবারে ইয়েস অ্যাবসলিউটলি ইয়েস অ্যাবসলিউটলি মানে সিনেমাটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এইভাবে উত্তর দিন আর যদি সিনেমাটি পছন্দ না হয় তাহলে বলুন সত্যিই না নট রিয়েলি নট রিয়েলি আপনি কি পার্টিটি পছন্দ করেছেন Did you like the party? Did you like the party? পছন্দ হলে বলুন হ্যাঁ ইয়েস আর যদি পছন্দ না হয় তাহলে বলুন সত্যিই না not really not really pass করেছ did you pass did you pass আপনার কোনো বন্ধু বা রিলেটিভ পরীক্ষায় পাশ করেছে কিনা তাকে এটা জিজ্ঞেস করতে আপনি এই প্রশ্নটি করতে পারেন তো এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে হ্যাঁ আমি পাস করেছি yes I pass yes I pass তোমার কি কোনো সাহায্য প্রয়োজন do you need any help do you need any help হ্যাঁ দয়া করে আমাকে সাহায্য করো yes please help me yes please help me আর যদি সাহায্যের প্রয়োজন না হয় তাহলে বলুন না ধন্যবাদ নো বা আপনি এইভাবেও বলতে পারেন না ধন্যবাদ আমি প্রয়োজন হলে জিজ্ঞাসা করব no thanks I will ask if needed no thanks I will ask if needed এটা কেমন how about this how about this আমি এটা পছন্দ করি না I don't like this I don't like this তোমার কাজ কেমন চলছে How about your work? How about your work? এটা ভালোই চলছে It is going well. It is going well. তোমার কি অবস্থা বা তোমার খবর কি How about you? How about you? আমি ভালোই করছি I am doing good. I am doing good. তোমার এখন কেমন লাগছে How are you feeling now? How are you feeling now? আমি ভালো আছি I am good I am good বা বলতে পারেন আমি ভালো অনুভব করছি I am feeling well I am feeling well তুমি কেমন আছো how are you how are you এর উত্তরে আপনি বলতে পারেন আমি ভালো আছি ধন্যবাদ I am fine thank you I am fine thank you বা বলতে পারেন I am good I am good মানে আমি ভালো আছি তোমার বাড়ি কত দূরে how far is your home how far is your home এটা কাছাকাছি it's nearby it's nearby বা বলতে পারেন এটি এখান থেকে দু কিমি মানে আপনার বাড়িটা এখান থেকে দু কিলোমিটার দূরে it's two kilometre from here It's 2 kilometers from here. সব কেমন আছে? How is everything? How is everything? সব কিছু ঠিক আছে। Everything is fine. Everything is fine. তোমার পরিবার কেমন আছে? How is your family? How is your family? আমার পরিবার ভালো আছে। My family is good. My family is good. Tumar boyosh koto? How old are you? How old are you? Ami 25 বছর বয়সী। I am 25 years old. I am 25 years old. Tumi koto ta lomba? How tall are you? How tall are you? Ami 6 foot lomba. I am 6 feet tall. am 6 feet tall. কিভাবে যাব how to go how to go বাসে করে যাও গো বাই বাস গো বাই বাস কিভাবে শুরু করব how to start how to start ধরে নেওয়া যাক সে ইংরেজি শিখবে তখন আপনি তাকে বলতে পারেন তুমি ব্যাকরণ দিয়ে শুরু করতে পারো You can start with the grammar. you can start with the grammar. Party কেমন ছিল? How was the party? How was the party? এটা ঠিক ছিল। It was fine. It was fine. না বলতে পারেন এটা ঠিকঠাক ছিল। It was so so. It was so so. তোমার দিন কেমন ছিল? How was your day? How was your day? এটা দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট বা বলতে পারেন ঠিকঠাক ছিল সো সো সো সো বা বলতে পারেন বরাবরের মতো অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল বা বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল সব কিছু কি ঠিক আছে is everything okay is everything okay হ্যাঁ ঠিক আছে yes it is yes it is না ঠিক নেই no it is not no it is not সে কি ভালো আছে ইজ ইকুয়াল ইজ ইকুয়াল হ্যাঁ একেবারে ইয়েস অ্যাবসলিউটলি ইয়েস অ্যাবসলিউটলি আজ কি ছুটি is it a holiday today is it holiday today হ্যাঁ ছুটি yes it is yes it is আর যদি ছুটি না হয় তাহলে বলুন না এটা নয় no it is not no it is not এটা কি ভালো is it good is it good আমি ঠিক মনে করি না I don't think so. I don't think so. এটা কি তোমার? Is it yours? Is it yours? হ্যাঁ এটা আমার। Yes, it's mine. Yes, it's mine. আমি কি আসতে পারি? May I come in? May I come in? হ্যাঁ অবশ্যই দয়া করে ভিতরে আসুন of course. Please come in. Yes of course please come in আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি may I use your pen please may I use your pen please অবশ্যই কেন না sure why not sure why not বা বলতে পারেন না আমার কাছে কলম নেই দুঃখিত no I don't have pen sorry no I don't have pen sorry কি জন্য তুমি এখানে what brings you here what brings you here আসলে আমার কাছাকাছি কিছু কাজ ছিল actually I had some work nearby actually I had some work nearby আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি I am here to meet someone I am here to meet someone আমি আপনার জন্য কি করতে পারি what can I do for you what can I do for you আপনি কি আমাকে এক কাপ চা দিতে পারেন can you please give me a cup of tea can you please give me a cup of tea অবসরে তুমি কি করো what do you do in your free time what do you do in your free time আমি ইংরেজি সিনেমা দেখি I was in his movies. I was in his movies. বা বলতে পারেন আমি শুধু ঘুমাই I just sleep I just sleep তুমি কি করো what do you do what do you do আমি একটি ব্যাংকে কাজ করি I work in a bank I work in a bank তুমি কি পছন্দ করো what do you like What do you like? আমি ক্রিকেট খেলতে পছন্দ করি I like to play cricket. I like to play cricket. তোমার কি দরকার What do you need? What do you need? আমি আমার চাবি খুঁজছি I am looking for my keys. I am looking for my keys. তুমি কি চাও What do you want? আমি একটি ল্যাপটপ চাই I want a laptop I want a laptop এটা সব কি সম্পর্কে What is it all about? What is it all about?